আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে দেখব ছোট্ট মেসি জুনিয়র মেসি সত্যি ভিডিও না দেখলে আপনিও বিশ্বাস করতে পারবেন না এই ছোট্ট সিলির মধ্যে কী রকম জাদু লুকিয়ে আছে চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করে যাক তবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট আপনার যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন বন্ধুরা আরাতের জীবনের কিছু মুহূর্ত কিছু ভিডিও আমরা শুরু করি তো বন্ধুরা মাত্র ছয় বছর বয়সে অসাধারণ ফুটবল দক্ষতা দেখিয়ে নেট দুনিয়ার মধ্যমণি হয়ে উঠছেন এই ইরানের ছয় বছর বয়সী আরাত হোসাইন তার প্রিয় তারকা নিউনেল মেসি ইরানের এই ক্ষুদ্র ভক্তের ফুটবল প্রতিভা এবার নজরে পড়ছে বার্সেলোনা তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিওতে দেখা যায় আরাত হোসাইন নামের এই শিশু নিজের ঘরেই মাঠ বানিয়ে নিছে গায়ে বার্সেলোনা মেসি দশ নম্বর জার্সি মেসি তোমাকে ভালোবাসি বলে শুরু করলো একের পর এক বিস্ময়কর দক্ষতার প্রদর্শনে পায়ে বল নিয়ে নানান কাকুরি গোল দেওয়ার ধরন ক্রিস্টিয়ানো রোনালদোর মতো হলেও আর হোসাইন শুরু মেসির ভক্ত অল্প সময়ে ভাইরাল হয়ে যায় আরাতের সেই ভিডিও ইনস্টাগ্রামে তার ফলোয়ার অসংখ্য এবং এক লাফে তিন মিলিয়নেরও বেশি শুধু কি তাই মিনেল মেসি আরাতের সেই পোস্টে কমেন্ট করছেন ধন্যবাদ আরাত আমি তোমার মধ্যে দারুণ বানা দেখতে পাচ্ছি দুর্দান্ত ভালোবাসা মেসির মন্তব্যে দারুণ খুশি আরাত জবাবে লিখছে আমার ভিডিওতে মন্তব্য করার জন্য লিউ মেসি তোমাকে ধন্যবাদ আরাতের স্বপ্ন একদিন সে বার্সেলোনাতে খেলবে সে নিজেকে মেসির সঙ্গে তুলনা করে বড় হয়ে মেসির মতো হতে চায় তার প্রিয় খেলা ফুটবল হলেও জিমন্যাস্টিক বাস্কেটবলও দক্ষতা আছে তো বন্ধুরা আরাতের এই খেলা ম্যাজিকেশন স্কেল কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো থাকবেন